আল্লাহ পাকুল আলমিনার তৌফিকে আজকে আমরা ছয় নম্বর রমজানে উপনীত হয়েছি আজকে রমজান মাসের ছয় তারিখ হজরত রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম হাদিস শরীফের মধ্যে এরশাদ ফরমান ওহুয়া শাহন আউ্বালহু রাহমাতুন এটা এমন এক মাস যে মাসের প্রথম অংশ রহমতের অর্থাৎ এখন রহমতের দিন যাচ্ছে প্রথম দশ দিন বলা হয় রহমতের দিন ওয়াসাতুহু আর মাঝের দশ দিন হলো মাগফিরাতের ওয়াখিরুহু ইদকুম মিনান নার আর শেষ দশ দিন হলো দুজক থেকে মুক্তির মহাদিসুল কিতাবের মধ্যে হাদিসের ব্যাখ্যায় দেখেন রমজানকে এই তিন ভাগে ভাগ করার কারণ কি রমজান মাসের প্রথম অংশকে রহমত মাঝের অংশকে মাফেরাত এবং শেষের অংশকে দুজক থেকে নাজাতের কারণ কি ব্যাখ্যার মধ্যে দেখেন যে মানুষ তিন ধরনের মানুষ সাধারণ মানুষ উম্মত হল তিন প্রকার এক প্রকার ওই সমস্ত মানুষ যাদের কোনো গুণা নাই যাদের কোনো গুণা নাই গুণা নাই মানে গুণা নাই তো তাকে নবী রাসুলদের কোনো গুণা থাকে না নবী রাসুলরা হলেন নিষ্পাপ মাসুম আর সাধারণ মমিন মুসলমানদের তাদেরও গুণা থাকে না ওই সময় যখন সে তবা করে নেয় আর তা ইবু মিনাজ দাম্বি কামাল্লা জাম্বালা আজ শরীফের মধ্যে রসুল করিম সাল্লাহ ইসলামের ফরমান গুণা থেকে তবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুণাই বাকি নাই গুণা থেকে যদি কেউ তবা করে তাহলে তার গুণা মাফ হয়ে গেলে আর কোনো গুণা থাকে না তো প্রথম প্রকার ওই সমস্ত মানুষ যাদের কোনো গুণা নাই সবসময় এবাদত বন্দেগীতে মগ্ন আছে হঠাৎ যদি তাদের দ্বারা কোনো গুণা হয়ে যায় সাথে সাথে তবা করে নেয় তবা করে ওই গুণা মুছে ফেলে তাহলে তার আর কোনো গুণা থাকে না এ হলো এক প্রকার মানুষ এই হলো এক প্রকার মানুষ যাদের কোনো গুণা নাই তাদের জন্য রমজানের প্রথম দিন থেকে রহমত শুরু হয়ে যায় এই সমস্ত মানুষের জন্য পুরা মাস রহমত বর্ষণ হইতে থাকে দ্বিতীয় প্রকার মানুষ হল যারা কিছু গুণাগার তাদের অল্প সংখ্যক গুণা আছে অল্প সংখ্যক গুণা আছে যখন তারা রমজান মাসের প্রথম দশ দিন রোজা রাখে এবাদতবন্দিগি করে তারাবির নামাজ পড়ে কোরআন তেলাবাদ করে তাসপি তাহলিল করে আল্লাহ তালার কাছে গুনায়ের জন্য মাফি চায় তবা করে তো সে প্রথম দশ দিন রোজা রাখার কারণে রোজা রাখার বরকতে যখন দশ দিন পার হয় তখন আল্লাহ পাক রাবুল আলমিন তাদের জন্য মাফেরাত করে দেন তাদের মাফি হয়ে যায় যাও তোমাদেরকে মাফ করে দিলাম তাহলে প্রথম দশ দিন রোজা রাখার পরে তাদের জন্য দ্বিতীয় প্রকার মানুষের জন্য মাঘ ফেরাত শুরু হয়ে যায় এই জন্য বলা হয় যে মাঝের অংশ মাঘ ফেরাতে অর্থাৎ গুণা থেকে মাফির তৃতীয় প্রকার মানুষ হল বেশি গুণাগার যারা মারাত্মক গুণাকার বেশি গুণাকার বলতেছেন মারাত্মক গুণাকার যারা বেশি গুণাকার তারাও যখন রমজান মাসে রোজা রাখা শুরু করে দেয় এবাদতবন্দি করে আল্লাহ তালার কাছে মাফ চায় তার মারাত্মক মারাত্মক গুণায়ের জন্য আর এইভাবে ধারাবাহিকভাবে সে রোজা রাখতে থাকে দশ দিন বিশ দিন যখন পার হয়ে যায় রোজা রাখা বিশ দিন পার হয়ে গেল আলমিনের পক্ষ থেকে তাকেও দুজক থেকে মুক্তি দেওয়া হয় সেও নাজাদ পেয়ে যায় এজন্যই এই তিন প্রকার মানুষের দিকে লক্ষ্য রেখে হুজুরে করিম সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে এরশাদ ফরমান ওহুয়া শাহরুন আউআহু রহমাতুন এটা এমন এক মাস যে মাসের প্রথম অংশ রহমতের যাদের গুণা নাই তাদের জন্য প্রথম থেকেই রহমত শুরু হয়ে যায় ওয়াসতুহু মাগফিরাতুন মাঝের অংশ মাগফিরাত যারা অল্প স্বল্প গুণাগার তাদের যখন তারাও যখন দশ দিন রোজা রাখে দশ দিন রোজা রাখার পরে এক মাঝের অংশে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে তাকেও মাফ করে দেওয়া হয় মাফ মাগফিরাতুন যাও তোমাদেরকেও মাফি ফেরা তোমাদের জন্য আর শেষের অংশ রমজান মাসের শেষের অংশ শেষ দশ দিন হলো দুজক থেকে মুক্তি যারা বেশি গুণাকার তাদেরকেও আল্লাহ পাক আলমিন দুজক থেকে মুক্তি দিয়ে দেন এই রমজান মাস হলো মাফির মাস এই রমজান মাস হলো আল্লাহ পাক আলমিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমতের মাস মাফেরাতের মাস নাজাতের মাস বেশি বেশি এবাদক বন্দেগি করার মাস এই মাসে আমরা বেশি বেশি কি করবো এবাদক বন্দেগি করবো বাকি এগারো মাস হেলায় ফেলায় গেছে এগারো মাস কোনো খবর নাই ফেলায় ফেলায় গেছে এখন এক মাস রমজান মাস আসছে আল্লাহ রাবুল আলমিন এই মাসে এক এবাদতের সবও পাইয়ে দিচ্ছেন এই মাসে একটা নফল এবাদত করলে অন্য মাসে ফরজের সমান সব পাওয়া যায় আর এই মাসে একটি ফরজ আবাদত করলে অন্য মাসে সত্তরটি ফরজ আবাদতের সোয়াব পাওয়া যায় অন্য মাসে সত্তরটি ফরজ এবাদত করলে যে পরিমাণ সব হয় এই মাসে একটি ফরজ এবাদত করলে ওই পরিমাণ সব হয় এই মাসে সবের পরিমাণ আল্লাহ তালা বাড়িয়ে দিচ্ছেন এই জন্য এই মাসে বেশি বেশি আবাদত বন্দী করা রোজা রাখা শুধুমাত্র খাইলাম না পান করলাম না স্বামী স্ত্রী মিলামেশা করলাম না দিনের বেলা শেষ না বরং আরো রোজা আছে চোখের রোজা কানের রোজা নাকের রোজা হাতের রোজা পায়ের রোজা সারা শরীরের রোজা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা জিব্বার রোজা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে রোজা রাখা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কি করা রোজা রাখা যদি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি রোজা রাখে এই এই রোজা হল সিয়াম না এই রোজা আমার জন্য ডাল হবে ডাল জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য জাহান নামের আগুন থেকে আমাকে বাঁচানোর জন্য এটা ডাল হবে মনে করুন একটা পর্দা আমার চতুর্দিকে একটা পর্দা এই রোজা জাহান নামের আগুন এই পর্দা বের করে আমার কাছে আসতে পারবে না রোজা হলো মনে করুন একটা পর্দা পর্দার ভিতরে আমি আর আমার আমি আমার চতুর্দিকে একটা পর্দা আছে আমাকে প্রোটেকশন দিচ্ছে জাহান নামের আগুন এই পর্দা বেদ করে আমার কাছে আসতে পারবে না এই পর্দার নাম হলো রোজা এই পর্দার নাম কি রোজা রোজা দিয়ে রোজা হলো জাহান নামের আগুন থেকে আমাকে বাঁচানোর একটা উপায় জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবো আমি রোজার দ্বারা কোন রোজা যে রোজা সুন্নত অনুযায়ী হবে যে রোজা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হবে আমি রোজা রাখলাম গালি গালাজ করলাম অন্যকে মারামারি করলাম ঝগড়া বিবাদ করলাম মিথ্যা কথা বললাম বিপদ শিকায়ত করলাম তাহলে রোজার সব নষ্ট করে দিলাম কান দিয়ে কান দিয়ে কি করলাম না যায় জিনিস শ্রবণ করলাম গান বাজনা শুনলাম রোজার সোয়াব নষ্ট হয়ে গেল চোখ দিয়ে না নাজায় জিনিস দেখলাম হাত দিয়ে মারধর করলাম মারামারি করলাম পা দিয়ে না যায় জায়গায় গেলাম এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি কি করলাম গুনা গুনা করলাম এর দ্বারা আমার রোজা রাখার পরে এই সমস্ত গুনাহের কারণে আমার রোজার সব নষ্ট হয়ে যাবে তখন আর আমার জন্য এই রোজা ডাল হবে না ওই জাহান নামের আগুন থেকে বাঁচান বাঁচাতে পারবে না এই রোজা আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে না কারণ আমি আমার রোজা নষ্ট করে দিছি মনে করুন আমার পর্দা আসলো যার দ্বারা জাহান নামের আগুন থেকে আমি বাঁচবো এখন আমি পর্দা ছিঁড়ে ফেললাম গুণা করে বিপদ করে মিথ্যা কথা বলে হারাম মাল দিয়ে ইফতার করলাম হারাম মাল দিয়ে ইফতার করলাম আমার রোজার সব বরবাদ রোজা শেষ তো আমি আমার জাহান নামের আগুন থেকে বাঁচানোর যে ডাল ছিল যে পর্দা ছিল আমাকে বাঁচাবে জাহান নামের আগুন থেকে যে পর্দা ওই পর্দাটা আমি ছিঁড়ে ফেললাম তাহলে ছিঁড়ে ফেললে এই পর্দার ভিতর দিয়ে কি চলে আসবে আগুন চলে আসবে যদি হেফাজত রাখতাম আমি আমার রোজাকে এই পর্দাটা মনে করুন রোজা আমি আমার রোজাকে হেফাজত করলে আমার এই পর্দাটা হেফাজত থাকবে আমার কাছে জাহান নামের আগুন আসতে পারবে না এজন্য আবার এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরো সহজ করে দিয়েছেন আমল করা ইদা যখন রমজান মাসের প্রথম রাত হয় রমজান মাসের প্রথম রাত হয় প্রথম রাত আগমনের সাথে সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন শয়তানকে বেঁধে ফেলেন শয়তানকে জেলখানায় বন্দি করে ফেলেন এবং তাদের সাথে আরো বড় বড় অপরাধী জিন যারা ছিল তাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বেঁধে ফেলেন জেলখানায় তাদেরকে বন্দি করে ফেলেন কেন কারণ যাতে বনি আদম অর্থাৎ আমরা যাতে সহজভাবে আবাদত বন্দি করতে পারি এগারো মাস শয়তানের যে পরিমাণ আক্রমণ আমাদের জন্য ছিল এই এক মাস এই পরিমাণ আক্রমণ বন্ধ হয়ে যায় এখন আমরা যদি একটু চেষ্টা করি একটু হিম্মত করি তাহলে আবাদত বন্দী করা সহজ হয় গোড়া থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয় কারণ ওই বড় বড় শয়তান শয়তানের আক্রমণ নাই কিন্তু তারপরেও গুণা হয় তারপরেও গুণা হয় কেন কারণ এগারো মাস শয়তানের সাথে শয়তান আমাদের সাথে ছিল মিশে ছিল রক্তের সাথে শরীরের শিরায় শিরায় রক্তে রক্তে শয়তান ছিল এখন মনে করুন যে ব্যক্তি বেশি বেশি গুণা করে অন্য মাসে তার দ্বারাই রমজান মাসে গুণা হয় যে ব্যক্তি এগারো মাস বেশি গুণা করে ওই ব্যক্তির দ্বারাই রমজান মাসে বেশি গুণা হয় কেন কারণ সে শয়তানের সাথে বেশি মেলামেশা ছিল তার চলাফেরা ছিল সারা এগারো মাস বেশি বেশি গুণা করত এখন শয়তান না থাকলেও শয়তানের বন্ধু হয়ে গেছে সে শয়তান না থাকলেও শয়তানের কাজ তার দ্বারা হয়ে যায় আর নস তো প্রত্যেক মানুষের নস আছে এই নস আর শয়তান শয়তানের অশ্বাসা এগুলা যখন ছিল এগারো মাস বেশি মিলামিশা ছিল এই জন্য এখন এক মাস শয়তান না থাকলেও নষ্টের মধ্যে ওই শক্তি হয়েছে এই শক্তির শক্তি কি করে তার দ্বারা গুণা হয় إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب এই মাসে আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেন জাহান্নামের দরজা আল্লাহ পাক রাব্বুল আলামিন বন্ধ করে দেন অগল্যমাত আবওয়াবুন নারী ফালাম ইফতাহ মিনহা বাব খোলা হয় না এই মাসে জাহান্নামের দরজা খোলা হয় না কাদের জন্য মুমিন মুসলমানদের জন্য মমিন মুসলমানদের জন্য এই মাসে জাহান নামের দরজা বন্ধ আর এই মাসে মমিন মুসলমানদের জন্য জান্নাতের দরজা খোলা পালামিউলাক বাপ জান্নাতের দরজা বন্ধ হয় না মুমিন মুসলমানদের জন্য এই মাসে জান্নাতের দরজা বন্ধ হয় না সব সময় খোলা থাকে আর জাহান্নামের দরজা সব সময় বন্ধ থাকে খোলা হয় না এই মাসে তাদের জন্য মমিন মুসলমানদের জন্য যারা মমিন মুসলমান না ও মুসলমান ও মুসলিম কাফির তাদের জন্য না তাদের জন্য তারা জাহান- রমজানে মরুক বা রমজানের বাহিরে মরুক জাহান্নামের দরজা সবসময় তাদের জন্য খোলা মুমিন মুসলমানদের জন্য বন্ধ এই মাসে রমজান মাসে وينادي مناد يا باغي الخير يقبل ويا باغي الشر يقصر একজন ঘোষণাকারী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেন হে নেক কাজ করনেওয়ালা আকবিল বেশি বেশি করে নেক কাজ করো এই মাস তোমার জন্য সুযোগ আসছে বন্দি তোমার জন্য বেশি বেশি এই মাসে এবাদত বন্দি করার সুযোগ আসছে হে নেক কাজ করনেওয়ালা নেক কাম করনেওয়ালা নেক কাল বেশি বেশি নেক কাজ করো আল্লাহ তালার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয় ইয়া বাগি আল খাইর ইয়াকবিল ওয়া ইয়া বাগি আশ-শার ইয়াকসির হে গুনাহ করনেওয়ালা আর গুনাহ করিও না এই মাস গুনাহের মাস না এই মাস বেশি বেশি ইবাদত বন্দী করার মাস এই মাস গুনাহ বন্ধ রাখো এগারো মাস গুনাহ করছো করছো এই মাস গুনা বন্ধ রাখো এই মাসে গুনা করিও না ঘোষণাকারী ঘোষণা দেন এই মাসে বেশি বেশি তেলাওয়াত করা তেলাওয়াত করতে না পারলে তেলাওয়াত শোনা আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ প্রত্যেক মসজিদে আসরের পরে তেলাওয়াত হয় সারাদিন আমার কাজ কাজ কাজ কাম সেরে আসর পরে সময় থাকলে তেলাওয়াত শুনি আমি নিজে তেলাওয়াত করতে পারতেছি না আল্লাহর কালাম শুনি আল্লাহর কালাম তেলাওয়াত শুনলে আমি তেলাওয়াত করলে যে সব হয় তেলাওয়াত শুনলেও সেই সব হয় তেলাওয়াত করলে যে সব পাবেন আমি শুধু ওনার পাশে বসে বসে শুনলেও সেই সব পাবো তাহলে আরো সহজ হয়ে গেল না আমার জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি কোরআন অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না তাদের জন্য সহজ হয়ে গেল না এখন হাফিজ হিসাবে তেলাওয়াত করছেন করছেন যে সব পাবেন আমি ওনার পাশে বসে তেলাওয়াত শুনলাম আমিও সেই সব পাইলাম ولله وتقاء من النار আর এই মাসে আল্লাহ পাক আলমিন অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তালা মাফ করে দেন জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেন অন্য আদিসে আসছে আল্লাহ রাবুল আলমিন রমজান মাসের প্রতিদিন ইফতারের টাইমে রমজান মাসে প্রতিদিন ইফতারের টাইমে আল্লাহ তালা দশ লক্ষ নামীদেরকে নাজাদ দিয়ে দেন দশ লক্ষ মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে মুমিন মুসলমান হতে হবে মুসলমান হতে হবে মুসলমান কিন্তু গুনাহের কারণে তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে অর্থাৎ সে জাহান্নামি হয়ে গেছে এই রকম দশ লক্ষ মানুষকে আল্লাহ রাবুল আলমিন প্রতিদিন ইফতারের টাইমে মনে করুন প্রথম রমজানে দশ লক্ষ দশ লক্ষ জাহান্নামীদেরকে আল্লাহ তালা মাফ করে দেন দ্বিতীয় রমজানে আরো দশ লক্ষ তৃতীয় রমজানে আরো দশ লক্ষ চতুর্থ রমজানে আরো দশ লক্ষ এই এইরকম প্রতিদিন ইফতারের টাইমে আল্লাহ তালা দশ লক্ষ দশ লক্ষ করে কি করেন জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে দেন আর শেষ রমজান যখন হয় রমজানের শেষ ইফতারের দিন যখন হয় ইফতারের টাইম যখন হয় শেষ দিন শেষ দিনের ইফতারের টাইম তখন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত লক্ষ দশ লক্ষ দশ লক্ষ করে প্রতিদিন হিসাব করলে মনে করো উনত্রিশে হলে উনত্রিশ দশ লক্ষ যত হয় তিরিশে আমাদের তিরিশ দশ লক্ষ যত হয় তখন লাস্টের দিনে লাস্টের এক দিনে আল্লাহ পাকুল আলমেন ওই প্রথম দিন থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত যে পরিমাণ জাহান্নামীদেরকে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন শেষের দিন ওই পরিমাণ জাহান্নামীদেরকে আরো ওই পরিমাণ জাহান্নামীদেরকে আল্লাহ তালা মুক্তি দিয়ে দেন এত ফজিলতের মাস এই মাস রমজান মাস আল্লাহ পাকুল আলমিনের রহমতের ভান্ডার করে দেওয়া হয় শয়তানকেও বন্দি করে দেওয়া হয় যাতে আমরা বেশি বেশি করে বন্দী করি এরপরেও যদি আমরা না করি এরপরেও যদি আমরা এবাদত আবাদতবন্দিকে না করে গুনায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই তাহলে আমার চেয়ে হতবাক আর কে হতে পারে হুজুর সাল্লাহ মেম্বরের মধ্যে উঠতেছেন আমিন বলতেছেন জিজ্ঞাসা করলেন সাহাবাই আপনি মেম্বরে উঠলেন আমিন বললেন তিনবার এর মধ্যে একটি কারণ হল হুজুর সাল্লাহ আসলামের সাথে ফরমান যে ব্যক্তি রমজান মাস পেল আর রমজান মাস পাওয়ার পরেও সে তার গুণা মাফ করাতে পারল না তার চেয়ে হতবাদ আর কেউ নাই সে ধ্বংস হোক হজর জিব্রাহিম আল ইসলাম দোয়া করতেছেন হুজুর সাল্লাহ আলাম বললেন আমিন হে আল্লাহ আপনি দোয়া কবুল করুন আমিন মানে কি হে আল্লাহ আপনি দোয়া কবুল করুন হজরত ইব্রাহিম ইসলাম দোয়া করতেছেন ওই সমস্ত মানুষদের জন্য যারা রমজান মাস পাওয়ার পরে গুণা সারল না আল্লাহ তালার কাছে মাফি নিল না আল্লাহ তালার কাছে গুণা মাফ চাইল না ও আরো বেশি বেশি গুণা করতে থাকলো গুনার মধ্যে লিপ্ত থাকলো রমজান মাস পাওয়ার পরে সে গুণা ছাড়লো না গুনাহের মধ্যে লিপ্ত থাকলো আর সে তার এই রমজান মাসে সে তার সে গুণা থেকে মাফি পাইল না সে রহমত থেকে বঞ্চিত হয়ে গেল হজর জিবরাইল ইসলাম দোয়া করতেছেন যে হে আল্লাহ এই ব্যক্তি ধ্বংস হোক হুজুর সাল্লাহ আসলাম বলতেছেন হে আল্লাহ আপনি এই দোয়া কবুল করুন কেমন কঠিন দোয়া রমজান মাসে এই তো এত সহজ আমলের মাস আমলের একটা মাস সোহাবের মাস এত বেশি বেশি সোহাবের মাস কিন্তু এই মাসেও আমি সোহাব না কামাই করে গুণা কামাই করলাম তাহলে আমার চেয়ে হতবাদ আর কেউ হতে পারে আমার চেয়ে আর বড় হতবাদ আর কেউ নাই এই জন্য রমজান মাস যখন আসছে এখনো সময় আছে রহমতের দিন এখনো বাকি রয়েছে আমি এই মাসে এখন থেকেই আমি কি করি আমার যারা আমরা এখনো গুনায়ের মধ্যে লিপ্ত আছে তবা করে নেই যে হে আল্লাহ এই মাস আমি তবা করে দিলাম আর কোনো গুণা করব না একটা মাস কষ্ট কোন রকমে কাটিয়ে দিতে পারলে এবাদতের দ্বারা অনেক অনেক সোয়াব আমার আমলনামায় জমা হয়ে যাবে এর মধ্যে একটা রাতও আছে সামনে আসবে আলোচনা লাইলাতুল কদরের রাত আলোচনা ইনশাআল্লাহ وقال عليه الصلاة والسلام كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى سبعمائة ضعف قال الله تعالى إلا صوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي حديث হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাত প্রত্যেক আমল বনি আদমের আদম সন্তানের অর্থাৎ আমাদের প্রত্যেক আমলের সোয়াব ইউদাফুল প্রত্যেক আমলের সোয়াব দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বেড়ে যায় 10 গুণ থেকে সাতশো গুণ বেশি পরিমাণ সোয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করেন কিন্তু রোজার ব্যাপার আলাদা ইল্লা সাওমা অন্যান্য আমলের সব ফেরেস্তারা লেখেন অন্যান্য আমলের সব কে লেখেন ফেরেস্তারা লেখেন আল্লাহ তালা রোজার রোজার সব আল্লাহ তালা কোনো ফেরেস্তার দায়িত্ব দেন নাই রোজার সব দেওয়ার দায়িত্ব কাউকে দেন নাই কোন ফেরেস্তাকে দেন নাই আল্লাহ পাক রব্বুল আলম বলতেছেন রোজা রাখছে সে আমার জন্য ওয়ানা আজিজি বিহি সোয়াব আমি দেব কোনো কোনো কেরাতে আসছে রোজা সে আমার জন্য রাখছে সুতরাং রোজার সব আমি আল্লাহ স্বয়ং স্বয়ং আমি আল্লাহকে সে পেয়ে গেল রোজা যখন আমার জন্য রাখছে আমি আল্লাহর জন্য রাখছে তখন সে রোজা রাখার কারণে সে কি পেয়ে গেছে কাকে পেয়ে গেছে আল্লাহকে পেয়ে গেছে সে দিনের বেলা খানা পিনা থেকে দিনের বেলা রোজা দিনের বেলা স্বামী স্ত্রী মিলামেশা থেকে সে বিরত রাখছে বিরত থাকছে কার জন্য আমি আল্লাহ তালার জন্য লুকিয়ে লুকিয়ে যদি কোনো মানুষ খায় কোনো মানুষকে না দেখিয়ে যদি খেয়ে ফেলে তাহলে সেটা কি আল্লাহর জন্য হবে কিন্তু কোনো মানুষ আছে যে রোজা রাখে যে রোজা রাখে মানুষকে লুকিয়ে খায় এরকম কোনো মানুষ আছে যে আমি তো রোজা রাখছি কেউ তো আর দেখতেছে না দরজা বন্ধ করে একটু খেয়ে নেই ফ্রিজে ঠান্ডা পানি আছে পিপাসাও লাগছে ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ কেউ দেখে না পিপাসাও লাগছে কি করি একটু পানি খেয়ে নেই শরবত আছে কেউ করে এরকম রোজাদার খেলো করে না যে মানুষ না দেখো কেউ না দেখো আমি তো আল্লাহর জন্য রোজা রাখছি রোজা ভাঙবে না আল্লাহ তালা বলতেছেন সে আমার জন্য রোজা রাখছে এই রোজা রোজার মধ্যে যে রোজাদার রোজাদার রোজার আছে রোজার মধ্যে কোনো রিয়া নাই কাউকে দেখানোর জন্য না সে চাইলে লুকিয়ে লুকিয়ে খেতে পারে কিন্তু তারপরও খায় না চাইলে কি করতে পারে লুকিয়ে লুকিয়ে খেতে পারে কিন্তু যে রোজার আছে সে কি খায় লুকিয়ে লুকিয়ে খায় না তাহলে বোঝা গেল কি রোজা কার জন্য রাখছে রোজা আল্লাহ তালার জন্য রাখছে আল্লাহ তালা বলছেন আমার জন্য রাখছে আমি আল্লাহকে সে পেয়ে গেল রোজা আমি আল্লাহর জন্য রাখছে আমি আল্লাহকে সে পেয়ে গেলাম রোজা আমার জন্য রাখছে আমি আল্লাহর জন্য রাখছে রোজার সব আমি আল্লাহ তারা দেব রোজাদারের জন্য দুইটা খুশি একটা হলো ইফতারের টাইমে এক খুশি হলো ইফতারের সময় ইফতারের দুই অর্থ এক হলো এক অর্থ হলো ইফতার যখন আমরা দিনের দিনের শেষে ইফতারের টাইমে যখন ইফতার খাই এটাকে বলে ইফতার আর এক হলো রোজার মাস শেষ হওয়ার পরে যে ঈদের দিন আসে ঈদ উল ফিতর এই ঈদ উল ফিতরকেও বলা হয় ইফতার যাই হোক ইফতারের টাইমে খুশি হয় সারাদিন না খাওয়া ছিলাম এখন খাবো এটা খুশি আছে না আল্লাহ তালা বুঝে না যে মানুষের এটা খুশির সময় আল্লাহ তালা হাদিসের মধ্যে এরশাদ ফরমান হয়েছে সাল্লাহ ফারাহাতান ফারাহাতুন সে আল্লাহ তালাকে দেখবে আর যে আল্লাহ তালাকে দেখবে সে জান্নাতে অবশ্যই যাবে তবে আমি রোজা রাখছি আমার জন্য একটা খুশি আছে অপেক্ষা করতেছে যে আমি আল্লাহ তালাকে দেখবো জাহান নামে গেলে কি আর আল্লাহ তালাকে দেখা যাবে তাহলে আমি আল্লাহ তালাকে দেখবো তাহলে বুঝা গেলে আমাকে আল্লাহ তালা জান্নাত দিবেন রোজা রাখার কারণে পেট খালি থাকার কারণে পাকস্থলী খালি থাকার কারণে একটা পাকস্থলী থেকে একটা গন্ধ হয় মুখের মধ্যে একটা গন্ধ হয় হুজুর সাল্লাহ ফরমান এই যে পেট খালি থাকার কারণে পেট থেকে যে একটা গন্ধ বের হয় মুখের মধ্যে চলে আসে এই মুখের এই গন্ধ আল্লাহ আলমিনের নিকট রোজাদারের মুখের ওই গন্ধ আল্লাহ তালার নিকট মেশকে আম্বরের চেয়ে আরো বেশি পছন্দনীয় রোজা রাখার কারণে কি পরিমাণ ফজিলত আমার বাড়ছে তারপর অনেক মানুষ আছে রোজা রাখে না তারপর অনেক মানুষ আছে না রোজা রাখে না একটা রোজা যদি ইচ্ছাকৃত ভাবে আমি ভেঙে ফেলি একটা রোজা একটা রোজার এই পরিমাণ ফজিল এই পরিমাণ ফজিল আধার আদি শরীফের মধ্যে আসছে সারা জিন্দগি রোজা রাখলে আর ওই রমজানের ওই ফজিলত আমি পাবো না রমজান মাসে একটা রোজা যে আমার জিন্দগি থেকে ছুটে গেল আমি ভেঙে ফেলাম ইচ্ছা করে অসুস্থতা সেটা ভিন্ন কথা অসুস্থতার কারণে মাজুরিয়তের কারণে আমি পারি নাই রোজা রাখতে সেটা ভিন্ন কথা কিন্তু এরপরে আমি একটা রোজা ভেঙে ফেললাম বলতেছেন আদি শরীফের মধ্যে সাল্লাম সারা জিন্দগি রোজা রাখলেও এই রমজান মাসের এই এক রোজার ফজিলত আর সে পাবে না যখন কেউ রোজা রাখে রোজাদার হয় এই মাসে যখন কেউ রোজা রাখবে সে যেন গাড়ি গালাজ চিল্লা ফিল্লা এগুলো না করে কোনো ধরনের অশ্লীল কথাবার্তা না বলে এবং গালাজ না করে চিল্লা পিল্লা না করে কোন চুপচাপ থাকে নীরব থাকে শান্তশিষ্ট থাকে সংযমের মাস এই মাস হলো দরজের মাস অহুয়াশা হলো সবরি ও সবর তাহুয়াবুল এই মাস হলো সংযমের মাস ধৈর্যের মাস ধৈর্য পালন করে রোজা রাখবে আর ধৈর্যের সব কি ও সবর হল জান্নাত সবরের সব হলো ধৈর্যের সব হলো জান্নাত ধৈর্যের সব হলো জান্নাত কেউ যদি আমাকে গালি দেয় কেউ যদি আমাকে আমার সাথে মারামারি করে তার জন্য উচিত সে বলবে আমি রোজাদা সে কি বলবে আমি রোজাদা রোজা রাখছি আমার সাথে আমাকে গালি দিও না আমার সাথে মারামারি করিও না নিজেও করবো না অন্য করতে চাইলে তাকেও বলবো ভাই আমি রোজা রাখছি আমার সাথে তুমি গালাগালি করিও না আমার সাথে আমার সাথে মারামারি করিও না সোজাভাবে এটা বলবো এটা আদেশের মধ্যে এরকমই আসছে আল্লাহ পাক রাবুল আলমেন আমাদেরকে বুঝার এবং আমল করার আর এই রমজান মাসে বেশি বেশি গুণা থেকে বেঁচে বেশি বেশি আবাদত বন্দী করার তৌফিক আল্লাহ পাক রাবুল আলমেন আমাদেরকে দান করমান আমিন ওয়াহরুদ আহমান আলহামদুলিল্লাহ রবিল আলমিন